সম্মানিত দর্শক দেখুন আমাদের এই মেকানিক্সের জগতে কিছু কিছু টেকনিশিয়ান রয়েছে যারা কাজ না বুঝেও কাজ করতে গিয়ে ডিসপ্লে নষ্ট করে দেয় এবং আমরা যারা মেকানিক্স টেকনিশিয়ান কাজ করতে যাই তখন সে কাজগুলি করতে অনেকটাই কষ্ট হয়ে যায় প্লাস করাই যায় না দেখুন এটার প্রবলেম হচ্ছে আইসির ভিতরে নষ্ট করছে কপ আর কপ নষ্ট করলে আপনার সাধারণতভাবে সে কাজগুলি হয় না একেবারে জ্বালাই করতে করতে মনে হচ্ছে যেন এটাকে পুরোই ড্যামেজ করে দিয়েছে তা আমরা এটাকে ফেরত দিয়ে দেবো কাস্টমার কাজ করব না কারণ এটা করা সম্ভব না